প্রতিটি শিশুর মধ্যেই আছে সম্ভাবনা এবং সে পৃথিবীর যেখানে হোক না কেন প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ সব কিছুতেই শিশুরা অগ্রাধিকার পাবে যেহেতু জ্ঞান ও চিন্তা বিনিময়ের ক্ষেত্রে তাদের অনন্য এক সততা এবং আগ্রহ আছে যা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি অর্থপূর্ণ আস্থার ক্ষেত্র গড়ে তুলতে ও দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধন করতে সম্ভবপর হবে শিশুর সুরক্ষা প্রত্যেকেরই দায়িত্ব যে সকল শিশুরা বিভিন্নভাবে আমাদের কার্যক্রমের সাথে জড়িত তাদের প্রতি আমাদের মৌলিক কর্তব্যসমূহ সম্পর্কে আমাদের ওয়াকিফাল থাকতে হবে আমরা মনে করি তাদেরকে যে কোনো ধরনের কষ্টের কাজ ভারী কাজ নির্যাতন হতে রক্ষা ও আমাদের কর্তব্য শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ওরাই আমাদের বাড়িতে আলো জ্বালাবে তাদের দিয়েই আমাদের পরিচয়